চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে সে ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন ছুরিতে তরকারি যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল খুঁড়ি ছিঁড়ে দিতে পারি চঞ্চল ভরি ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার আটা পথ ভীষণ খাম খেয়ালে চলে তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি খুঁজে দে জল ফড়িং আমাকে খুঁজে দে জল ফড়িং